আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে এটিতে একটি লাইক দিন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন thanks for watching this video